আমরা বন্ধুবান্ধব হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কক্সবাজারে সবাই আসা এসে দেখা পেলাম রহিম ভাইয়ের সাথে তার হৃদয় জুড়ানো বাসির সুর আমাদের সবাইকে মুগ্ধ করেছে তাই আমি আমার ফেসবুক বন্ধুদেরকে তার বাসির সুর শোনাবার জন্য আসলে এই আয়োজন করা এখন আমাদেরকে একটি সুন্দর গানের বাসির সুর শোনাবেন রহিম ভাই রহিম ভাই কি শোনাবেন আপনি আমরা শোনাবেন না আমার সোনার ময়না পাখি গানটির সুর করে রহিম ভাই শোনাবেন ওকে উপভোগ করুন ওকে রহিম ভাই শুরু করেন 組み合う